পাশবিক শক্তি মানুষের শ্রেষ্ঠতম শক্তি নয় শ্রেষ্ঠতম শক্তি মানুষের আত্মিক শক্তি সেই শক্তিকে উদ্বুদ্ধ করো দাঁড়াও আপন পায়ে ভর দিয়ে ত্যাগ করো সেই লোভের পণ্য মাদক দ্রব্য সর্বজনিত বিষয়ে সত্যাশ্রয়ী হও নির্ভীক হও মৃত্যুঞ্জয়ী হও দেখবে মুক্তি পরপারে রত